মনে মিলে গেছে প্রেম তাই হয়ে গেছে খুব ভালো আছি দুজনে ভাবেই দিন চলেছে মনে মনে মিলে গেছে প্রেম তাই হয়ে গেছে খুব ভালো আছি দুজনে ভাবেই দিন চলেছে পাশে পাশে দুজন নব সারাটি জীবন আর কিছু নেই কিছু ভুলেছি স্বপ্নের পাড়াতে দুজন বাসা বেঁধেছি ও তোমাকে পেয়েছেন সব কিছু ভুলেছি স্বপ্নের দুজন বাসা বেঁধেছি পাশাপাশি দুজন নব সারাটি জীবন আর কিছু নেই ভালো আছি দুজনে এভাবেই দিন চলেছে দুজনে সাথে চলেছি যে পথে সর্বনাশে পথ থেকে কোনো মতে চোর সর্বনাশের পথ থেকে কোনো কিছু ভুলেছি স্বপ্নের পাড়াতে দুজন বাসা বেঁধেছি ও তোমাকে পেয়েছেন সব স্বপ্নের দুজন বাসা বেঁধেছি দুজন সারাটি জীবন আর কিছু নেই প্রয়োজন চলেছে দুজনে কি সাথে চলেছি যে পথে সর্বনাশে পথ থেকে কোনো মত ভুলবো না সে পথ থেকে কোনো মতে বসে পাশে দুজন রব সারাটি জীবন আর কিছু নেই প্রয়োজন মনে মনে মিলে গেছে প্রেম তাই গেছে খুব ভালো আছি দুজনে এভাবেই দিন চলেছে